আমি যদি হারিয়ে যাই মহাকালে শেষ স্পর্শের সুযোগটাও যদি না মেলে যদি জানতে না পারো এ দেখাই ইতি টানবে অবশেষে তবে কি জড়িয়ে ধরে কাঁদবে স্রোতধারায় ভেসে কি যাবে না চোখ কি ভাববে তুমি বলো তো কী বা করবে তুমি আমি যদি চলে যাই হঠাৎ আমার বিছানায় এসে কি এক মনে দেখবে গোছালো রুমটা কি বলবে না আমার অনুপস্থিতি কে আমার মতো অগোছালো করে ভালোবাসা জানাবে আমি যদি চলে যাই হঠাৎ নিস্তব্ধ অন্ধকার ঘরের ঘড়ির হুঙ্কারকে পেরিয়ে আমার কণ্ঠধ্বনি কি শুনবে ভাববে গান গাইছি নাকি স্মৃতি ভারে ভাসাবে বুক আমি যদি চলে যাই হঠাৎ কই তুমি কথাটাতে বলবো না আর আমি হঠাৎ করে কোনো একদিন তোমার ইচ্ছে কি হবে না বলি দেরি হয়ে গেছে রাগ করো না সরি আমি যদি চলে যাই হঠাৎ স্বপ্নগুলোকে একাকি করে লঞ্চে করে পাড়ি দেব না অথই প্রেমের ডুবসাগরে তোমার হাতে হাতটি রেখে আমি যদি চলে যাই হঠাৎ আমি যদি চলে যাই হঠাৎ